হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি নয়ন আছি আপনাদের সাথে তো আজকে যে প্যাটার্নটা দেখাবো সেটা হচ্ছে এইরকম একটা প্যাটার্ন এখানে যদি ইউজার কাছ থেকে ফাইভ ইনপুট নেয় তাহলে হবে কি এখানে প্রথম তো এখানে পাঁচটা কলা মানে অ্যালফাবেট প্রিন্ট করবে এরপর এখানে শেষেও পাঁচটা মানে অ্যালফাবেট প্রিন্ট করবে কিন্তু এখানে মাঝখানে দেখেন এই যে মাঝখানে তিনটে হচ্ছে এই যে এদিকে কলামটা আছে এই প্রথম কলাম সবদিকে হচ্ছে এখানে ধরেন অ্যালফাবেট প্রিন্ট করবে এখানে এটা শেষটা করবে কিন্তু মধ্যে যে তিনটা খালি মানে এই যে কলাম তিনটা থাকবে এই তিনটাতে স্পেস প্রিন্ট করবে ঠিক আছে তো একটু চলুন দেখে নিই আমরা নেটবিন্স থেকে এটা দেখে নিই তো নেটবিন্স একটা নিউ প্রজেক্ট ওপেন করে নিচ্ছি ঠিক আছে নেক্সট এরপর এখানে একটা নাম দিতে পারেন আমি দিচ্ছি অ্যাপস আচ্ছা অ্যাপস টু এর আর একটা আসছে যদিও করেছিলাম আমি আগে অ্যাপস টু দিয়ে দিচ্ছি এরপরে এখানে আগের মতো এগুলো আমরা কলামগুলো এগুলো ডিলিট করে দেবো কমেন্টগুলো আচ্ছা এগুলো ডিলিট করে দিলাম এরপর যেটা করতে হবে আপনারা আগে জানেন যে আমাদের এই যে এখানে কি করব অ্যালফাবেটটা এই যে অ্যালফাবেটটা এটা আমরা এটা সিক্সটি ফাইভ যে আজকিল ব্যবলুক এর এটাকে ইম্পোর্ট করে নিব এরপর এখানে যে কাজটা করতে হবে আমাদের এটা লাইন প্রিন্ট করতে হবে এবং এখানে ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নিব প্লিজ এন্টার এনি নাম্বার ঠিক আছে তাহলে এনি নাম্বার দিতে বলবো এরপর এ স্ক্যানার নেওয়ার কমান্ড হচ্ছে এস সি এন এন ইয়ার স্ক্যানার এরপর এটার একটা ভেরিয়েবল দিয়ে দেবো ইনপুট ঠিক আছে এরপরে new scanner new scanner new scanner এরপরে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের সিস্টেম ডট ইন ঠিক আছে সিস্টেম ডট ইন এটা দিয়ে দিতে হবে এবার আমরা ইনপুটটাকে নিয়ে কাজ করব ইনপুট ইনপুট নেওয়ার কমান্ডটা আপনার সময় যাবেন ইনপুট ডট ইন্টিজার টাইপের ইন্টিজার টাইপের হচ্ছে ইনপুট নেওয়ার কমন নেক্সট ইন্টিজার ঠিক আছে নেক্সট ইন্টিজার নেক্সট ইন্টিজার এরপর এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে এরপরে এই যে অল্টারনেটর এই ক্লাসটাকে স্ক্যানার ক্লাসটাকে অল্টারনেটর শেপে ইনপুট করে নিতে হবে এরপরে এই যে ইনপুট ভ্যালুটা এটা একটা ভেরিয়েবলের মধ্যে ডাকতে হবে তো আমি ভেরিয়েবলটার নাম দিয়ে দিচ্ছি নাম্বার ঠিক আছে নাম্বার দিয়ে দিতেছি তো নাম্বার ভেরিয়েবলটার মধ্যে আমাদের এটা আছে এখন যে কাজটা করতে হবে এখানে আমাদের এটা ফর লুপ চালাতে হবে ঠিক আছে এই ফর লুপটা কে কি রো থেকে শুরু হবে এবং রোয়ের মান হবে অন এবং এটা কতক্ষণ চলবে রো লেস দেন নাম্বার পর্যন্ত চলবে ঠিক আছে রো লেস দেন নাম্বার পর্যন্ত চলবে মানে যতক্ষণ রোয়ের থেকে নাম্বার বড় হবে ততক্ষণ এটা চলতে থাকবে এবং এখানে আর একটা কন্ডিশন জুড়ে দিতে হবে কন্ডিশনটা হচ্ছে ইফ যদি কি হয় row equal to zero row equal যদি জিরো হয় হ্যাঁ অর কি হবে রো ইকুয়াল যদি কি হয় রৈকল এখানে আমরা দিব কি নাম্বার দিব রৈকল নাম্বার হয় তাহলে এখানে আমাদের কি প্রিন্ট করবে সেটা আমাদের বলে দিতে হবে ঠিক আছে এরপরে এখানে কি এখানে আরও একটা কন্ডিশন নিয়ে আমাদের কাজ করতে হবে আর একটা লুপ নিতে হবে আমাদের কলামের জন্য ঠিক আছে কলাম ইকুয়াল টু জিরো থেকে শুরু করবে এবং কলামের মান চলবে কলাম লেস দেন নাম্বার পর্যন্ত চলবে ঠিক আছে নাম্বার পর্যন্ত চলবে কলামটাও এরকম এক এক করে এখানে পারতে থাকবে ঠিক আছে কলাম প্লাস বলে দিয়ে দেবো এখন এখানে আমরা বলে দিব যে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি ঠিক আছে কি প্রিন্ট করতে চাচ্ছি তো এখানে আমরা চাচ্ছি যে আমরা ক্যারেক্টার প্রিন্ট করব ঠিক আছে সেহেতু এখানে ক্যারেক্টারটা আগের মতো দিয়ে দিতে হবে আর এখানে যেহেতু আমাদের এই যে অ্যালফাবেটের এই যে মানটা এই ভেরিয়েবলটা এটা এখানে রেখে দিতে হবে অ্যালফাবেট ঠিক আছে এখানে টাইপ করে দিতে হবে এরপর যেটা করতে হবে এখানে এখানে এক এক করে বাড়ার জন্য আমাদের এখানে এটাকে অ্যালফাবেট প্লাস প্লাস করে দিতে পুরো লাইনে ঠিক আছে আচ্ছা এই কাজটা এখানে শেষ এখন এইখানে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে হবে এখানে একটা নিউ লাইন আমাদের প্রিন্ট করে দিতে হবে আচ্ছা এখন হচ্ছে আমাদের এই কাজটা শেষ এই এই কাজটা শেষ এখানে রোটা নিয়ে কাজ করলাম আমরা এখানে শুধু কি করবে যখনই এখানে এই যে কলামের মা এই যে ইফ কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছি রোয়ের মান যখন জিরো হবে এবং রোয়ের মান যখন রো এর মান যখন নাম্বার মানে ভেরিয়েবল এই যে ইনপুট নেবে এটা সমান হবে তখনই সে এটা ক্যারেক্টারটা প্রিন্ট করবে অন্যথায় তো আমাদের এখানে কি করতে হবে দেখতে পাচ্ছি যে মাঝখানে এই যে এখানে এখানে এই যে এই কলামটা এই কলামটায় প্রথম কলামে তিনটা থাকবে এবং শেষের কলামটা এখানে অ্যালফাবেট থাকবে কিন্তু মাঝখানে যদি ফাইভ ইনপুট নেয় তাহলে মাঝখানে বাকিগুলো সব স্পেস প্রিন্ট করবে তাহলে এখন আমার কাজ করতে হবে এই যে এই অংশটা নিয়ে ঠিক আছে এই যে এই এই মানে এই কলামটা কলাম এই যে অংশটা এবং এইটা এবং মধ্যে মাঝখানে স্পেসটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে আগে একটা ইফ কন্ডিশন এখানে চালাতে হবে ঠিক আছে তো এখানে কন্ডিশনের মধ্যে বলে দিতে হবে রো গ্রেটার দ্যান ইকুয়াল অন একের একের থেকে যদি রো বড় হয় অথবা সমান হয় ঠিক আছে অন তাহলে কি করবে অ্যাম্পারসেন্ট ডাবল অ্যাম্পারসেন্ট হ্যাঁ কি করবে row row less than equal number ঠিক আছে যদি এই কন্ডিশনটা সঠিক হয় এখানে নাম্বার মাইনাস আমাদের টু দিয়ে দিতে হবে কারণ কি এখানে এখানে আমরা কি করব কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা এই যে নাম্বার মাইনাস টু যদি না দেই তাহলে যদি আমরা নিজের কাছ থেকে ফাইভ ইনপুট নিই তাহলে যদি ধরি ফাইভ হচ্ছে আমাদের ভেরিয়েবল নাম্বার তাহলে নাম্বার এখানে আমার টু যাবে থাকবে কত থ্রি তাহলে এই থ্রির জন্য এখানে আমাদের এইখানে তিনটে স্পেস প্রিন্ট করবে এখানে তিনটে স্পেস প্রিন্ট করবে ঠিক আছে কিন্তু বাকি এই যে কলামটা দেখতে পাচ্ছেন এই প্রথম কলাম এবং শেষ কলামে আমাদের অ্যালফাবেট প্রিন্ট করবে সো সেজন্য এই কন্ডিশনটা দিয়ে দিলাম এবার এখানে কি করতে হবে আর একটা ফল লুপ চালাতে হবে এবং এই ফল লুপটা চলবে কার জন্য ফল লুপটা কলামের জন্য চলবে ঠিক আছে তো কলাম ইকুয়াল জিরো কলাম কলামের মান প্রথম জিরো থাকবে এবং এই কলাম চলবে সেই আগের মতো নাম্বার ঠিক আছে নাম্বার পর্যন্ত চলবে মানে যতক্ষণ কলাম লেস দেন নাম্বার যতক্ষণ পর্যন্ত কলামের থেকে নাম্বার বড় হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে ঠিক আছে এরপর এখানে আমাদের আর একটা কাজ যেহেতু করতে হবে এখানে আর একটা লুপ চালাতে হবে কি কাজ করবে সেটা আমাদের বলে দিতে হবে যে আর একটা এখানে এই কন্ডিশনটা চালাবো কলার if column column equal zero কলমের মান যদি জিরো হয় ঠিক আছে কলামের মান যদি জিরো হয় or column column equal or column equal number minus 1 number minus minus 1 হয় তাহলে কি করবে তাহলে আমাদের এখানে হচ্ছে সে ক্যারেক্টার প্রিন্ট করবে এখানে আমরা এখন বলে দিব ঠিক আছে এখানে সে কি করবে ক্যারেক্টার প্রিন্ট করবে তো ক্যারেক্টার প্রিন্ট করার কমেন্ট আমরা জানি ঠিক আছে এখানে নিউ লাইনটা আমাদের দরকার নেই আচ্ছা এটা উঠিয়ে দিচ্ছি তো ক্যারেক্টার প্রিন্ট করার এখানে আমাদের ক্যারেক্টার লিখে দিতে হবে টাইপ করে দিতে হবে এরপর এখানে অ্যালফাবেটটা এটা বলে দিতে হবে এবার যেহেতু এক এক করে বাড়বে তাহলে সেখানে এখানে আমার কি করতে হবে অ্যালফাবেট প্লাস প্লাস এটা এখানে টাইপ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে এখন তো গেল এই কন্ডিশনটা এখানে তো আমরা এখন কি পেলাম অ্যালফাবেট কিন্তু আমরা স্পেস কিন্তু এখনো প্রিন্ট করতে পারিনি তো এটার জন্য ইলস ইফ এই কন্ডিশনটা ব্যবহার করব ইলস ইফ অন্যথায় যদি কি হবে অন্যথায় যদি আমার কি হয় column column greater than equal column greater than equal one ঠিক আছে যদি অন্যথায় কি হয় এই একের থেকে কলামের মান সমান অথবা বড় হয় ঠিক আছে একের থেকে সরি এটা একটু টাইপ হয়ে গেছে একের থেকে কলামের মান ছোট অথবা বড় হয় M percent double M percent এখানে আরেকটা কন্ডিশন হবে অথবা এক থেকে N less than equal number number number minus two ঠিক আছে নাম্বার মাইনাস টু এইটা হয় তাহলে তাহলে এখানে কি প্রিন্ট করবে তাহলে আমরা এখানে কি প্রিন্ট করবে বলেন তো দেখি আচ্ছা আপনারা হয়তো পারবেন একটু ইজি আছে এখানে এটা যে এখানে যেটা করতে হবে এখানে সে স্পেস প্রিন্ট করবে তো স্পেস প্রিন্ট করার জন্য আমরা স্পেস দিয়ে দিলাম ঠিক আছে এখন স্পেস প্রিন্ট করবে এরপরে যেটা করতে হবে দেখেন এখানে তাহলে এই কাজটা আমাদের শেষ তাহলে এই কন্ডিশনটা কিন্তু এইটা এটার এইটা এই এই সেকেন্ড ব্র্যাকেট এইটা ক্লোজ তাহলে আমাদের এই দুইটা এই যে এই ব্র্যাকেট দুইটা শেষে সেকেন্ড ব্র্যাকেট দুইটা শেষে এখানে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে হবে ঠিক আছে এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে হবে আচ্ছা <clears throat> তো এই হচ্ছে আমাদের কাজটা তো দেখিয়ে আমরা এখন প্রোগ্রামটা রান করে সাকসেসফুলিভাবে রান হচ্ছে কিনা আচ্ছা এখানে যদি আমরা ফাইভ দিই আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে প্রথম যে রোটায় প্রথম রোয়ে কিন্তু আমাদের হচ্ছে প্রথম রোয়ে আমাদের এখানে ফাইভ হ্যাঁ, পর্যন্ত ইনপুট নিয়েছে কিন্তু শেষে কিন্তু টেনে নেই শেষে নেওয়ার কারণটা কি একটু যদি দেখি আমরা একটু যদি দেখি অ্যালফাবেট আচ্ছা আচ্ছা আমার যেটা মনে হয় এটা আমাদের এখানে দেওয়ার দরকার নেই এটা আমরা যদি কমেন্টের ভিতরে রেখে দিই এরপর যদি আবার প্রোগ্রামটা রান করি এখানে ফাইভ দিলাম আচ্ছা এবারও আমাদের কাজটা হচ্ছে না তাহলে কি করতে হবে একটু আমাদের ভুলটা কথায় একটু দেখি তো আচ্ছা আচ্ছা মাইনাস টু দেখি আমরা আচ্ছা এখানে এখানে এখানে আচ্ছা এখানে আমাদের অন হবে না এখানে আমাদের আমাদের কলাম হবে তো এখানে কলাম হলে আর এখানে এখানে এখানে আচ্ছা এইখানে একটা ভুল আছে আমাদের এখানে আমাদের মাইনাস অন হবে এখানে মাইনাস অন হবে কারণ হচ্ছে এখানে যদি আমরা যেহেতু আমরা জানি আমাদের কলাম জিরো থেকে শুরু হয় এই যে রোটা হবে জিরো থেকে শুরু হবে ঠিক আছে জিরো থেকে ফোর পর্যন্ত আমাদের কিন্তু ইনপুট এই যে ফাইভ নিলে সে ফাইভই হবে তাহলে zero one two three four পর্যন্ত আমাদের ফাইভ হবে ঠিক আছে তো যার কারণে এখানে কি প্রিন্ট করবে জিরো যখনই row number zero number row মানে হবে যখন জিরো রো এর মান জিরো হবে তখন আমাদের অ্যালফাবেট প্রিন্ট হবে প্লাস নাম্বার মাইনাস ওয়ান মানে নাম্বার ফাইভ থাকলে মাইনাস ওয়ান ফোর হবে তাহলে আমাদের পাঁচ নাম্বার ইন্ডেক্স হিসাবে তখন যাবে যখন আমাদের এখানে কি হবে এই অ্যালফাবেটটা প্রিন্ট করবে ঠিক আছে তো এটার জন্য এটা দাও আর তো আমরা এটা এখানে রান করে দেখাচ্ছি আচ্ছা এখানে যদি ফাইভ দিই আচ্ছা এবার দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা সাকসেসফুলি রান করতেছে ঠিক আছে আমরা যদি এবার এটাকে অ্যাগেন রান দিই এখানে যদি থ্রি দিই তাহলে এটাও আমাদের সাকসেসফুলি হচ্ছে তো এখানে আর একটা জিনিস দেখাই আপনাদের একটু যে এখানে যদি আমি এই যে ক্যারেক্টার এই যে ক্যারেক্টারগুলো আমরা এগুলো না দিয়ে যদি এখানে ধরেন আমি হ্যাশ প্রিন্ট করব ঠিক আছে হ্যাশ প্রিন্ট করব তো হ্যাশ প্রিন্ট করলে এখানে এটার ভিতরে আমাদের হ্যাশটা স্টারটা স্টার স্টার দেখাই স্টার আমার ভালো লাগে না স্টারটা দেখাই আচ্ছা এখানেও সেম কাজটা করতে হবে আচ্ছা এখানে এটা কেটে দিলাম এরপরে এখানে একটা স্টার দিয়ে দিব স্টার আচ্ছা এবার দেখেন এবারে প্রোগ্রামটা যদি রান করাই এবার যদি ফাইভ দেই দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হচ্ছে এবার কিন্তু অনেক সুন্দর লাগতেছে আগের অ্যালফাবেটটা থেকে ঠিক আছে এবার যদি সেভেন দেই এবারে কিন্তু সুন্দর হচ্ছে এবারে যদি আমি ধরেন টেন দিই একটু বেশি দিই নাকি সমস্যা নেই আচ্ছা এটাতে টেন হচ্ছে এবারে আমরা যতগুলো এখানে কন্ডিশন যেহেতু ট্রু ট্রু আছে ঠিক আছে তো যতগুলো কন্ডিশন দিব কোনো সমস্যা নেই যদি পনেরো দেয় দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হচ্ছে একটু বড় করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হচ্ছে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের মতো ইউটিউবারদের চলার সাহসিকতা যোগায় ঠিক আছে তো ধন্যবাদ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন